শীতলক্ষার পানি এতটাই নোংরা হয়ে গিয়েছে যেটা বাসায় প্রকাশ করার মতো নয় দেখতে পারতেছেন এবং কি অনেক গোলাটে এবং অনেক দুর্গন্ধ বিশ্রী গন্ধ আজকের এই ট্রফিকে আমি আসলে হজরত কদম রসুল রহমতুল্লাহ দরবার শরীফ থেকে আমার গন্তব্য স্থানে রওনা দিয়েছি তার পাশাপাশি কিছু একটি সেনাপ্ত নিলাম আরেকটি ব্যাপার হচ্ছে আপনারা দেখে থাকবেন ছোট ছোট যে নৌজানগুলি রয়েছে এপার থেকে হ্যাপার যেতে অনেকটাই রিক্সে তারা পারাপার হয় হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে চাঁদপুর যেতে যে নতুন বৃষ্টি করেছে সেই বৃষ্টি তো এই বৃষ্টি দিয়ে তেমন কোনো গাড়ি যাতায়াত নেই বলতে গেলে চলে এটা কিন্তু একজন মানুষ এটা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি অনেক জাহাজ বেঁধে রাখা হয়েছে দেখতে পারতেছেন তা আমরা চলতে চলতে এক নং সাইকনল চলে আসলাম আমরা এখানেই স্কিপ করে দেব দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন